হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও বেবি ডগির উপরে আমরা আজকে বেবি ডগি সম্পর্কে আলোচনা করব কারণ বেবি ডগি আপনারা জানেন যে বেবি ডগি তার প্রথম বার্থডে সেলিব্রেট করছে গত বছর এই জুন মাসের প্রথমেই বেবি ডগি মার্কেটে এসেছিল প্রথম জন্ম নিয়েছিল সেই হিসাবে বেবি ডগি এই দুই সালে তাদের জুন মাসেই তাদের বার্থডে সেলিব্রেশন করছে এবং এই বার্থডের উপরে বেশ কিছু ধামাকাদার ঘোষণা আছে বেবি ডগির পক্ষ থেকে সেই সব ঘোষণা নিয়ে আমরা আলোচনা করব সেই সাথে সাথে আমরা কয়েন মার্কেট ক্যাপে বর্তমান বেবি ডগির অবস্থাটা একটু পর্যালোচনা করার চেষ্টা করব এছাড়াও আপনারা ভিডিও থামনিলে এবং টাইটেলে দেখেছেন যেখানে আমি লিখেছি যে fifty quadrillion baby doggy burn হবে এই বার্নটা হওয়ার জন্য একটা ভোটিং চলছে বেবি ডগির অফিসিয়াল ওয়েবসাইটে একটা ভোটিং সিস্টেম করা হয়েছে যেটাকে টুইট করা হয়েছে যে পোস্টটাকে বেবিডগের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আমরা কিভাবে আপনারা ভোট দিতে পারবেন আমরা কিভাবে সবাই ভোট দিব যারা বেবিডগি হোল্ডার রয়েছে এবং বেবিডগির শুভাকাঙ্ক্ষী রয়েছি সেটাও আমি এই ভিডিওতে দেখে দেখিয়ে দেবো তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন আর সেই সাথে সাথে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারেন টেলিগ্রাম গ্রুপেও জয়েন করতে পারেন এই সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমরা কয়েন মার্কেট ক্যাপে রয়েছি এই মুহূর্তে কয়েন মার্কেট ক্যাপে একটু আমরা দেখব বেবি ডগির বর্তমান অবস্থা কি আছে গত চব্বিশ ঘন্টার তুলনায় বর্তমানে Baby Doge zero point eight time zero one seven five price রয়েছে এটা হচ্ছে গত চব্বিশ ঘন্টায় তেরো point twenty three percent down হয়েছে গত চব্বিশ ঘন্টায় zero point eight time zero two zero এইরকম ছিল এর আশেপাশে ছিল প্রাইস গত চব্বিশ ঘন্টায় প্রাইস ডাউন হয়েছে এবং কয়েন মার্কেট ক্যাপে যদি আমরা এটার ভলিউমটা একটু দেখতে চেষ্টা করি ট্রেডিং ভলিউম যেটা আছে মার্কেট ক্যাপ যেটা আছে এটা এইগুলো যদি একটু পর্যালোচনা করার চেষ্টা করি তাহলে গত চব্বিশ ঘন্টায় ট্রেডিং ভলিউম ছত্রিশ পয়েন্ট একুশ পার্সেন্ট আমি গত চব্বিশ ঘন্টা আগে দেখেছিলাম প্রায় দুই কোটি প্লাস ট্রেডিং ভলিউম ছিল যেটা এই মুহূর্তে কমে এক কোটি সাতাশ লাখে এসে দাঁড়িয়েছে এক কোটি সাতাশ লাখ সামথিং এবং সব কিছুই মোটামুটি মাইনাস প্রাইস চেঞ্জ হয়েছে তেরো পয়েন্ট টোয়েন্টি থ্রি পার্সেন্ট সব কিছুই মোটামুটি এখন মাইনাসের দিকে আছে এখানে মার্কেট ক্যাপ চেঞ্জ হয়েছে মার্কেট ক্যাপও কমে এসছে মোটামুটি যা দেখা যাচ্ছে এই মুহূর্তে বেবিডগির সবই ডাউনের দিকে প্রাইস এই মুহূর্তে আপ হওয়ার বা পাম্প করার সম্ভাবনা নেই খুব কম তবে বেবিডগির প্রাইস নিশ্চিত আপ হবে ভালো ভালো নিউজ আছে বেবিডগির সেই সাথে যদি আমি যেটা বলেছি ভিডিওতে যে ফিফটি কোয়াট্রিলিয়ন বেবিডগি বার্ন হবে যদি এই পরিমাণ বার্ন হয় তাহলে টোটাল সাপ্লাই থেকে বেশ বড় একটা অংশ কমে যাবে আপনারা জানেন ইতিমধ্যে ফর্টি ফাইভ পার্সেন্ট টোটাল সাপ্লাইয়ের ফর্টি ফাইভ পার্সেন্ট বার্ন হয়ে গেছে আমি আমার এর আগের একটা ভিডিওতে দেখিয়েছি ভিডিওটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিব আপনারা দেখে নিতে চেষ্টা করবেন আমি সেখানে দেখিয়েছি বেবি ডগের বর্তমান সাপ্লাই কত আছে সেখানে two two point thirty one quadrillion এরকম সাপ্লাই আছে এর কাছাকাছি কোনো একটা সাপ্লাই বর্তমানে অবশিষ্ট আছে সেখান থেকে যদি আরও ফিফটি কোয়াট্রিলিয়ন বার্ন হয়ে যায় তাহলে টোটাল সাপ্লাইয়ের সংখ্যাটা বেশ কমে আসবে আর যখনই টোটাল সাপ্লাই কমে আসবে ইনভেস্টমেন্ট বাড়বে মানুষ আকৃষ্ট হবে কারণ বেবি ডগি এমন একটা প্রজেক্ট যার চাহিদা দিন দিন মার্কেটে বৃদ্ধি পাচ্ছে কারণ বেবি ডগির যে কোর টিম রয়েছে তারা সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য এবং সোশ্যাল মিডিয়ার বাইরেও ফিজিক্যাল লাইফেও তারা বেশ অ্যাক্টিভ চ্যারিটি বলেন যে কোনো দিকে স্পন্সার বলেন যে কোনো দিকে তারা খুবই খুবই অ্যাক্টিভ কাজ করে যাচ্ছে মানুষ তাদের সম্পর্কে জানছে এই জন্য ইনভেস্টর যুক্ত হচ্ছে মার্কেট টোটাল মার্কেট আপ হলে বেবি ডগি খুব ভালো একটা পাম্প আমাদের দিবে তো আমরা একটু এখন আমরা দেখতে চাচ্ছি যে কিভাবে আমরা এই ভোটিং সিস্টেমটাতে জয়েন করব যেখানে ভোট দিলে আমাদের ভোটের জন্য যদি অধিক সংখ্যক ভোট পড়ে তাহলে এই বেবি ডগির ফার্স্ট বার্থডে উপলক্ষে ফিফটি কোয়াড্রিলিয়ান বেবিডগি বার্ন হবে সেই জন্য আমাদের চলে যেতে হবে বেবিডগির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আমরা এখন বেবিডগির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে আমরা আমাদের ভোটটা দিব এবং আপনারাও ঠিক এইভাবে দেখে নিয়ে যারা বেবিডগির হোল্ডার রয়েছেন শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা ভোটটা দিয়ে দিবেন আমরা এখন বেবিডগের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে রয়েছি এখানে প্রথমে যে পিন টুইটটা আছে এটা সতেরো ঘন্টা আগে বেবিডগের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে রিটুইট করা হয়েছে এখানে আপনারা ভোটিং লিঙ্কটা পেয়ে যাবেন এই আপনারা যদি বেবিডগের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আসেন তাহলে এখানে আপনারা এই লিঙ্কটা পাবেন এই লিঙ্কে ক্লিক করলেও আপনারা ভোট দিতে পারবেন আর যদি আপনারা টুইটার হ্যান্ডেলে না আসতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন আমি এই লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা সেখান থেকেও লিঙ্কটাকে কপি করে নিতে পারবেন তো এই লিঙ্কটাকে পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে যদি আপনি টুইটার থেকে না নিতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স থাকবে যারা টুইটার থেকে জয়েন করবেন তাদের জন্য দেখাচ্ছি আপনারা প্রথমে লিঙ্কটাতে ক্লিক ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে একটু লোড হতে অপেক্ষা করতে হবে দেন এখান থেকে আপনি যেহেতু আপনি মোবাইল দিয়ে কাজ করছেন আমি ধরে নিচ্ছি এখান থেকে আপনার ব্রাউজার সিলেক্ট করে এই লিঙ্কটা ব্রাউজারে ওপেন করবেন ওপেন করার পরে লিঙ্কটাকে কপি করে নিয়ে আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন কারণ এখানে ভোট দিতে গেলে আমাদের ওয়ালেটটাকে আমাদের এখানে অ্যাড করতে হবে আপনার আমি ট্রাস্ট ওয়ালেটে দেখাচ্ছি আপনি মেটামাস্কেও করতে পারবেন তবে ট্রাস্ট ওয়ালেটে তুলনামূলক সহজ হবে আমার মনে হয় আপনারা ট্রাস্ট ওয়ালেটে করবেন আমি রিকমেন্ড করছি ট্রাস্ট ওয়ালেটে আসার পরে নিচে আপনারা দেখতে পাবেন ট্রাস্ট ওয়ালেটের ড্যাব ব্রাউজার রয়েছে ড্যাব ব্রাউজার এই ড্যাব ব্রাউজারে ক্লিক করে দিবেন ড্যাব ব্রাউজারে ক্লিক করার পরে এখানে আমরা যে লিঙ্কটাকে কপি করে নিয়ে এসেছি এটাকে জাস্ট পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এটাতে আমরা এন্টার করব এখানে ইথারিয়াম চেন সিলেক্ট করে রাখবেন যেহেতু এই বার্নিংটা ইথারিয়াম চেনের মধ্যে হবে বলে বেবিডগির তরফ থেকে জানানো হচ্ছে এই এখানে আপনার লিঙ্কটাকে কপি করে আপনি যখন এখানে ডান করবেন তখন আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে উপরের দিকে আপনারা একটা তীরের মতো বাটন দেখতে পাবেন এই বাটনটাতে এই বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা ট্রাস্ট ওয়ালেট দেখতে পাবেন অথবা ওয়ালেট কানেক্ট দেখতে পাবেন এখানে ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করলে আপনার কাছে কানেকশানের পারমিশন চাইবে এখান থেকে কানেক্ট দিয়ে দিলে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে আপনি কানেক্ট হয়েছে কিনা বুঝতে পারবেন এখানে আপনি উপরের দিকে দেখতে পাবেন এই জায়গাটাতে আপনাকে একটা সাইন দেওয়া হয়েছে যেটা একটু আগে ছিল না তার মানে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখান থেকে একটু নিচের দিকে যখন আপনি আসবেন তখন দেখতে পাবেন এখানে burn fifty quadrillion on Ethereum এটা লেখা আছে এখানে এটা এখন এই বোটিং সিস্টেমটা এখন অ্যাক্টিভ আছে এখানে বেশ কয়েকটা ছিল ক্লোজ হয়ে গেছে দরকার নেই আমাদের এইটাই দরকার এখান থেকে আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে একটু নিচের দিকে আপনি কি চাচ্ছেন এখানে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে বেশ কয়েকটা অপশন এখানে আছে এখানে বলেছে yes burn them all at once মানে একসাথে সব ফিফটি কোয়ার্ট্রিলিয়নই একসাথে বার্ন হোক এখানে লিখেছে yes burn them over two months বলেছে যে দুই মাস বসে এটা বার্ন হোক বলেছে নো সেভ দেম না এটা এগুলোকে বাঁচিয়ে রাখুন এখন আমরা তো চাই অবশ্যই বার্ন হোক এবং একসাথেই হোক আপনারা যেটা চাইবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন আমি yes burn them all at once দিয়ে এখানে নিচে ভোটের অপশনটা দেখুন নীল হয়ে গেছে ভোটের অপশনটাতে ক্লিক করে ক্লিক দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে আবার ভোটের অপশনটা আসবে এখান থেকে আমাদেরকে ভোটের অপশনটাতে আরেকবার ক্লিক করে দিতে হবে এই যে ভোটের অপশনটা এই অপশনটাতে আরেকবার ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে এখানে ভোটিং কমপ্লিট হয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে এখানে একটু সময় নেবে সময় নিলে ভোটিং কমপ্লিট হয়ে যাবে এখানে ইওর ভোট ইজ কমপ্লিটেড লেখা দেখিয়ে দেবে তো এইভাবে আপনারা সবাই ভোটটা দিয়ে ফেলুন আশা করছি যে খুব দ্রুত বেবিডাগি এই বার্নিংটা হবে এই এই পরিমাণে না হলেও বেশ ভালো একটা পরিমাণে বার্নিং হবে কারণ বার্থডে উপলক্ষে তারা বেশ ভালো একটা ইয়ে আমাদের সুখবর আমাদের দিতে চলেছে এবং দেখুন অনেক বড় বড় সাইট থেকে অনেক বড় বড় মানুষের টুইটার হ্যান্ডেল থেকে বেবি ডগি সম্পর্কে যে তাদের বার্থডে উইশ করছে অনেক ভালো ভালো টুইট আসছে এই জন্যে বেবি ডগি খুব তাড়াতাড়ি হয়তো মার্কেট যখন একটু আপ হবে তখন হয়তো ভালো একটা পাম্প এখান থেকে দিতে পারে তাই যারা বেশি প্রাইসে কিনেছেন আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই আপনারা হোল্ড করুন আর যারা কম প্রাইসে কিনতে চাচ্ছেন তারা আরও একটু অপেক্ষা করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখুন আমরা সেখানে যখন বাইং টাইম হবে সেখানে সিগনাল দিয়ে দেবো আর যারা বেশি পরিমাণ কিনতে চান তাদের জন্য যে কোনো সময় আপনারা বাই করতে পারেন লং টাইমের জন্য যারা কিনতে চান যারা শর্ট টাইম কিনতে চান তারা একটু অপেক্ষা করুন আমরা সঠিক সময় আমাদের টেলিগ্রাম চ্যানেলে সিগনাল দিয়ে দেবো আপনারা তখন সেখান থেকে কিনে নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন